হ্যালো এভরিওয়ান ই লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই আজকে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ফোর্থ ফিগার নিয়ে আলোচনা করতে চলেছি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং কোথাও কিছু যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে তো এখানে যেই ফিগারটা দেওয়া আছে আমরা সবার প্রথমে ফিগারটাকে কেয়ারফুলি স্টাডি করব আমরা দেখতে পাচ্ছি যেটার লেন্থ দেওয়া আছে একশো আঠেরো এমএম mm এবং ভার্টিক্যাল ডাইরেকশানে যেই শেপটা দেওয়া আছে সেটার মাঝখান থেকে একটা হলো সার্কুলার পার্ট কেটে নেওয়া হয়েছে তো সেই হলো সার্কুলার পার্টটার একটা সেন্টার আমরা দেখতে পাচ্ছি একদম এই ফিগারটার বেস থেকে সেই হলো সার্কুলার পার্টটার সেন্টার পর্যন্ত হাইটটা দেওয়া আছে ফর্টি এমএম mm। তো এই ভার্টিক্যাল যেই পার্টটা আছে যেই শেপটা আছে সেটার উইথ আমরা দেখতে পাচ্ছি ফর্টি এইট এমএম তো ফর্টি এইট এমএমের যদি আমরা হাফ করি তো আমরা পাই টোয়েন্টি ফোর এমএম তো এটা বেসিক্যালি কেমন কেমনভাবে ড্র করা হয়েছে না এই সেন্টার থেকে টোয়েন্টি ফোর এমএমটাকে রেডিয়াস ধরে একটা সার্কুলার শেপ টানা হয়েছে অর্থাৎ একটা হাফ সার্কেল ড্র করা হয়েছে যার ফলে এরকম একটা ফিগার তৈরি হয়েছে এরকম একটা ভার্টি ভার্টিক্যাল শেপ তৈরি হয়েছে তাহলে আমরা এই ফিগারটার ওভারঅল হাইট কত পাচ্ছি না একদম বটম থেকে টপ পর্যন্ত পাচ্ছি হচ্ছে ফর্টি এমএম প্লাস এই হাফ সার্কেলটার যে রেডিয়াসটা অর্থাৎ টোয়েন্টি ফোর এমএম তো আমরা অ্যাড করে আমরা ওভারঅল হাইট পাচ্ছি forty MM plus twenty four MM অর্থাৎ টোটাল সিক্সটি ফোর এমএমের হাইট পাচ্ছি এই ফিগারটার আর আমরা এটার লেন্থ কত পাচ্ছি ওয়ান ওয়ান এইট অর্থাৎ একশো আঠারো এমএম তো এই ফিগারটায় আমরা এক্স ডাইরেকশানে দেখতে পাচ্ছি একটা সাইড অর্থাৎ এটার একটা এক্স ডাইরেকশান যেহেতু মেনশন করা আছে তো এই সাইডটাকে আমরা ধরবো আমাদের ফ্রন্ট সাইড তো এই ফ্রন্ট সাইড থেকে আমরা যেই ভিউটাকে দেখতে পাবো এই ফিগারটার সেটা হবে ফ্রন্ট ভিউ একইভাবে আমরা যদি ভার্টিক্যালি এরকম একটা লাইন ড্র করি তো আমরা জানি এটার ভার্টিক্যাল লাইনটার ডান দিকটা হয় রাইট হ্যান্ড সাইড এবং এই ভার্টিক্যাল লাইনটার লেফট সাইডটা কী হবে না লেফট হ্যান্ড সাইড তো আমরা লেফট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছি না ফ্রন্ট ভিউটাকে দেখতে পাচ্ছি আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছি না সাইড ভিউটাকে দেখতে পাচ্ছি তো আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্রাইটেরিয়া কি জানি না ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ সবসময় হরাইজোনটাল অ্যাক্সিসের নিচে হয় এবং টপ ভিউটা ফ্রন্ট ভিউটা ঠিক ওপরে হয় তো আমরাও কি করব যখন অর্থোগ্রাফিক প্রজেকশানটা ড্র করবো সেক্ষেত্রে হরাইজোনটাল অ্যাক্সিসটার নিচে লেফট সাইডে অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে আমরা আঁকবো ফ্রন্ট ভিউ এবং হরাইজন্টাল আর নিচে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টটায় আমরা আঁকবো কি না আমাদের সাইড ভিউ আর ঠিক সেকেন্ড কোয়াড্রেন্টে অর্থাৎ ফ্রন্ট ভিউয়ের ঠিক ওপরে আমরা আঁকবো টপ ভিউ তো আমাদের এই অর্থোগ্রাফিক প্রজেকশানটা আঁকার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে হরাইজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস ড্র করতে হবে তো আমরা অ্যাক্সিসগুলোকেও একটা মেজারমেন্ট প্রথমেই করে নেব তাহলে আমরা যখন ড্রয়িং শিটের মধ্যে ড্রয়িংটা করব তাহলে আমরা একটা স্পেসিফিক পোর্শানের মধ্যে ড্রয়িংটাকে করে নিতে পারবো মানে অ্যাডজাস্ট করতে পারবো তো আমরা যেই হরাইজন্টাল অ্যাক্সিসটা টানবো সেটা কিভাবে মেজারমেন্ট করব না আমরা দেখতে পাচ্ছি এই ফিগারটার ওভারঅল লেন্থ আছে ওয়ান ওয়ান এইট অর্থাৎ একশো আঠেরো এমএম mm। একশো আঠেরো mm এমএমের আমরা সবার প্রথমে একটা হরাইজন্টাল লাইন টানবো হরাইজন্টাল লাইনটা টানার পরে আমরা কি করি না দশ এমএম mm, দশ এমএম করে গ্যাপ দিয়ে দুখানা ভার্টিক্যাল লাইন টানি তো দশ দশ কুড়ি এমএম তো আমরা আবার কুড়ি এমএম নিয়ে আরও একটা হরাইজন্টাল লাইন টানবো তারপরে আমরা এটার রাইট হ্যান্ড সাইড থেকে যদি দেখি অর্থাৎ সাইড ভিউতে যদি এই ফিগারটাকে দেখি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এই ফিগারটার উইথটা আছে ফর্টি ফোর এমএম তো সেক্ষেত্রে আমাদের যে হরাইজন্টাল অ্যাক্সিসটা হবে সেটার ওভারঅল লেন্থ কত হবে না একশো আঠেরো MM plus ten plus ten অর্থাৎ twenty MM plus forty four MM অর্থাৎ একশো আঠেরো প্লাস কুড়ি plus forty four MM horizontal অ্যাক্সিসটার ওভারঅল লেন্থ হবে অর্থাৎ আমরা যদি টোটাল একশো বিরাশি এমএমের বা ওয়ান এইট টু এমএমের একটা হরাইজন্টাল অ্যাক্সিসটা নিই তার মধ্যেই আমরা আমাদের ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউটাকে ড্র করে ফেলতে পারবো একইভাবে আমরা যদি এই ফিগারটাকে দেখি এটার ওভারঅল লেন্থ আমরা কত পেলাম ফর্টি প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ সিক্সটি ফোর এমএম তাহলে আমরা ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা টানবো সেটা কত এর mm টানবো না ওপরে সিক্সটি ফোর এমএম নিচে সিক্সটি ফোর এমএম আর মাঝখানে যেই গ্যাপিংগুলো আমরা দশ দশ কুড়ি mm এর দুখানা গ্যাপ নিই অর্থাৎ sixty four plus sixty four plus twenty অর্থাৎ টোটাল ওয়ান ফর্টি এইট এর ভার্টিক্যাল অ্যাক্সিসটা টেনে নেব তাহলে আমরা একটা এরিয়াকে স্পেসিফিক মানে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে বা একটা এরিয়া অ্যাডজাস্ট করে আমরা ড্রয়িংটাকে করতে পারবো তাহলে পরবর্তী সময় আমাদের কোনো প্রবলেম হবে না তো সবার প্রথমে আমরা কি করলাম না এই একশো আঠেরো এমএম নিয়ে হরাইজন্টাল ডাইরেকশানে একটা লাইন টানলাম তারপরে আমরা কি করলাম না সিক্সটি ফোর এমএম নিয়ে এই ভার্টিক্যাল ডাইরেকশানে নিচের দিকে একটা লাইন টানলাম তারপরে নেক্সট কী করলাম এই রাইট হ্যান্ড সাইডে এই হরাইজন্টাল ডাইরেকশানে ফর্টি ফোর যেহেতু এই উইথটা আছে ফর্টি ফোর তো ফর্টি ফোর প্লাস আমরা কি করি দশ এমএমের দুখানা গ্যাপ নিয়ে তারপরে লাইন ড্র করি তো সেক্ষেত্রে forty four plus ten plus ten অর্থাৎ ফর্টি ফোর প্লাস টোয়েন্টি অর্থাৎ সিক্সটি ফোর এমএমের এই লাইনটাকে টানলাম আর আমরা এখান থেকে এই সেন্টার থেকে ওপর দিকে কত টানলাম না ওভারঅল লেন্থ যেহেতু সিক্সটি ফোর তো আমরা sixty four plus ten plus ten অর্থাৎ সিক্সটি ফোর প্লাস টোয়েন্টি অর্থাৎ টোটাল এইটটি ফোর এমএমের একটা ভার্টিক্যাল লাইন টানলাম তো তার ফলে আমরা এরকম একটা এরিয়াকে স্পেসিফাই করতে পারলাম যার ফলে আমরা এই এরিয়াটার মধ্যেই ড্রয়িংটাকে করতে পারবো এটার বাইরে ড্রয়িং যাবে না তো আমরা যেই হরাইজন্টাল লাইনটা ড্র করলাম সেটার ওভারঅল লেন্থ হলো ওয়ান এইটটি টু এমএম এবং আমরা যেই ভার্টিক্যাল লাইনটা ড্র করলাম সেটার লেন্থ হলো one forty eight MM next আমরা কি করব এই হরাইজন্টাল লাইনটার ওপরে দশ এমএম ছেড়ে দুখানা লাইন টানবো এবং এই ভার্টিক্যাল লাইনটার রাইট সাইডে দশ এম mm এম ছেড়ে দুখানা লাইন টানব যার ফলে আমরা এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসগুলো পেয়ে গেলাম তো নেক্সট আমরা কি প্রথমেই কি বললাম না আমরা ফ্রন্ট ভিউটাকে আনব আঁকবো এই থার্ড কোয়াড্রেন্টে আর সাইড ভিউটাকে আঁকবো আমরা এই ফোর্থ কোয়াড্রেন্টে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আঁকবো টপ ভিউ অর্থাৎ ঠিক ফ্রন্ট ভিউটার ওপরে তো আমরা সবার প্রথমে সাইড ভিউটাকে ড্র করে নেব তাহলে আমাদের তারপরে সেখান থেকে প্রজেকশান করে ফ্রন্ট ভিউটা আঁকতে অনেক সহজ হবে তো আমরা যদি এই ফিগারটার দিকে ভালো করে দেখি ফিগারটাকে যদি আমরা এই ডাইরেকশানে দেখি এরকম পজিশানে দাঁড়িয়ে তো আমরা কি দেখতে পাবো এই ফিগারটার উইথ কত আছে ফর্টি ফোর এমএম তাহলে এটার যে বেস প্লেটটা আছে সেটার থিকনেস আছে সিক্সটিন এমএম mm। তাহলে আমরা সাইড ভিউ থেকে সবার প্রথমে কি দেখতে পাবো forty four MM by sixteen এমএমের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো তো বেস প্লেটটাকে আঁকার পরে আমরা কি দেখতে পাবো না এই দুখানা ভার্টিক্যালি ভার্টিক্যাল ডাইরেকশানে যেই দুখানা শেপ উঠেছে সেই দুটো শেপকেও দেখতে পাবো তো আমরা ওভারঅল হাইট জানি ফর্টি প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ সিক্সটি ফোর তো সিক্সটি ফোর থেকে আমাদের বেস প্লেটের থিকনেসটা বাদ যাচ্ছে অর্থাৎ সিক্সটিন এমএম বাদ যাচ্ছে তাহলে আমরা এই ভার্টিক্যাল ডাইরেকশানে যেই শেপগুলোকে উঠেছে সেগুলোর থিকনেস আছে টুয়েলভ এমএম mm করে তাহলে আমরা এই লেফট সাইডে এবং রাইট সাইডে twelve M M by forty eight M এর দুখানা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো তো আমরা সাইড ভিউটাকে ড্র করে ফেলবো তো আমরা সর্বপ্রথমে কি করব এই কর্নার পয়েন্ট থেকে নিচের দিকে নামবো সিক্সটি ফোর এম এম তারপরে রাইট সাইডে কতটা যাব না ফর্টি ফোর এম এম আর আমরা বেস প্লেট তার থিকনেস দেখতে পাচ্ছি সিক্সটিন এমএম mm। তো আমরা ওপরে উঠবো সবার প্রথমে সিক্সটিন এমএম mm। দিয়ে আবার লেফট সাইডে আসবো ফর্টি ফোর এমএম তো আমরা এর এভাবে বেস প্লেটটাকে এঁকে নিতে পারলাম অর্থাৎ forty four MM by sixteen এমএমের একটা রেক্টেঙ্গুলার শেপ দেখতে পেলাম এবার আমরা এই সাইড থেকে যেই ভার্টিকুলার শেপগুলোকে দেখতে পাচ্ছি সেগুলোকে ড্র করে নেব সেই ভার্টিকুলার ভার্টিকাল শেপগুলোর হাইট হবে হচ্ছে ফর্টি এইট এমএম আর থিকনেস হবে টুয়েলভ এমএম mm। তো আমরা এখানে একটা ভার্টিক্যাল হাইট পেয়ে গেছি ফর্টি এইট এম এর তো আমরা এরপরে আবার ওই কর্নার থেকে যেখান থেকে ড্রয়িংটা স্টার্ট করেছিলাম সেখান থেকে রাইট সাইডে যাব টুয়েলভ এম আর নিচে নামবো ফর্টি এইট এমএম একইভাবে আমরা এই বেস প্লেটের কর্নার থেকে উপরে যাব ফর্টি এইট এমএম তারপরে লেফট সাইডে যাব টুয়েলভ এমএম mm, আবার নিচে নামবো ফর্টি এইট এমএম তো আমরা এই ফিগারটাকে জেনারেলি বা নর্মালি যদি এই সাইড থেকে দেখি তো আমরা এরকম একটা শেপ দেখতে পাবো এই সাইড ভিউতে এরকম একটা শেপ দেখতে পাবো এবার এটাকে যদি আমরা আরও কেয়ারফুলি দেখি তো আমরা সবার প্রথমে কি দেখতে পাবো এরকম বেস প্লেটটার মাঝখানে একটা এরকম ক্যাপসুল টাইপ শেপ কেটে নেওয়া হয়েছে তো এটাকে যদি আমরা এই ডাইরেকশান থেকে দেখি তো আমরা এই শেপটাকে দেখতে পাচ্ছি না অর্থাৎ ওই শেপটা হিডেন অবস্থায় আছে তো সেটাকে আমরা এই বেস প্লেটটার মধ্যে হিডেন লাইন দিয়ে দেখাবো তো হিডেন লাইন দিয়ে দেখানোর জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে না সেন্টার লাইন ড্র করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এই বেস প্লেটটার উইথ আছে ফর্টি ফোর এমএম তো আমরা এটার যদি হাফ করি অর্থাৎ টোয়েন্টি টু এমএম অর্থাৎ যে কোনো একটা লেফট সাইড অথবা রাইট সাইড থেকে টোয়েন্টি টু এমএম নিয়ে আমরা প্রথমে একটা সেন্টার লাইন ড্র করব সেন্টার লাইনটা আমি একটা অন্য কালি দিয়ে ইউজ করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি এই ক্যাপসুল টাইপ যেই শেপটা কেটে নেওয়া হয়েছে সেটার থিকনেসটা আছে সিক্সটিন এমএম তাহলে আমরা সেন্টার থেকে লেফট সাইডে আসবো এইট এমএম এবং রাইট সাইডে যাবো এইট এমএম অর্থাৎ এই সেন্টার লাইনটা থেকে লেফট সাইডে একটা হিডেন লাইন ড্র করব যেটার লেন্থ হবে হচ্ছে এইট এম mm এর অর্থাৎ সেন্টার লাইন থেকে আমরা এইট এমএম mm নিয়ে লেফট সাইডে একটা হিডেন লাইন ড্র করলাম এবং রাইট সাইডে একটা হিডেন লাইন ড্র করলাম এরপরে আমরা যদি ফিগারটাকে আরও একটু কেয়ারফুলি দেখি আমরা দেখতে পাচ্ছি এই ভার্টিক্যাল দুখানা যেই শেপ উঠেছে সেই দুখানার মাঝখান থেকে দুখানা হলো শেপ কেটে নেওয়া হয়েছে যেগুলোর ডায়ামিটারটা আছে টোয়েন্টি এমএম mm, তো আমরা সবার প্রথমে কি করব আমরা এই ফর্টি এইট বাই টুয়েলভ এমএমের যেই ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গুলার শেপ দুটো পেয়েছি সেটার সেন্টার লাইনটা ড্র করে নেব তো যেহেতু এটার ওভারঅল হাইট আছে ফর্টি এইট এমএম তো সেক্ষেত্রে আমরা ফর্টি এইট এমএমের হাফ অর্থাৎ টোয়েন্টি ফোর এমএম নিয়ে সেন্টার লাইনটা ড্র করে নেব তো এরকম for twenty four mm distance নিয়ে অর্থাৎ এই টপ থেকে টোয়েন্টি ফোর এমএম ডিস্টেন্স নিচে নেমে আমরা দুখানা সেন্টার লাইন ড্র করলাম তো নেক্সট আমরা করব না এই সেন্টার লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি এই হলো সার্কুলার শেপটার যেহেতু ডায়ামিটার টোয়েন্টি এমএম তো আমরা এই সেন্টার লাইনটা থেকে টেন এমএম ওপরে এই সেন্টার লাইনটা থেকে টেন এমএম ওপরে এবং টেন এমএম নিচে নিয়ে দুখানা হিডেন লাইন ড্র করব যেহেতু এই হলো শেপগুলোকে আমরা এই সাইড থেকে দেখতে পাচ্ছি না অর্থাৎ হিডেন অবস্থায় আছে সুতরাং আমরা ওই দুটোকে হিডেন লাইন দিয়ে দেখাবো তো আলটিমেটলি আমরা যদি সাইড ভিউ থেকে দেখি তো আমরা এরকমই একটা ফিগার দেখতে পাবো তো নেক্সট আমরা কি করব থার্ড কোয়াড্রেন্টে আমরা ফ্রন্ট ভিউটাকে ড্র করব তো ফ্রন্ট ভিউ ড্র করার জন্য আমরা কি করব না এই যে সাইড ভিউ পেলাম সেই সাইড ভিউয়ের হরাইজন্টাল লাইনগুলো থেকে কিছু প্রজেকশন লাইন লেফট সাইডে এক্সটেন্ড করব তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা আঁকতে অনেক সুবিধা হবে আর কেউ যদি চাও তো মেজারমেন্ট নিয়ে নিয়েও ফ্রন্ট ভিউটাকে আঁকতে পারো আবার কেউ যদি চাও ফ্রন্ট ভিউটাকে প্রথমেও এঁকে নিতে পারো তো যার যেরকম সুবিধা হয় সে নিজের মতন করে আঁকতে পারো তো আমরা কি করছি না হরাইজন্টাল ডাইরেকশানে সাইড ভিউ থেকে যে কটা লাইন পেয়েছি সে কটা লাইনকে লেফট সাইডে এক্সটেন্ড করছি তাহলে আমাদের ফ্রন্ট ভিউটাকে আঁকতে সুবিধা হবে তো এই প্রজেকশান লাইনগুলোকে হালকা করে ড্র করবে তাহলে পরে মুছতে সুবিধা হবে এই ফিগারটাকে এবার যদি আমরা এক্স ডাইরেকশানে দেখি অর্থাৎ ফ্রন্ট সাইড থেকে দেখি তো আমরা সবার প্রথমে কি দেখতে পাবো এই ওয়ান ওয়ান এইট বা একশো আঠেরো এমএম বাই সিক্সটিন এমএমের বেস প্লেটটাকে দেখতে পাবো আর কি দেখতে পাবো এটা উঠছে প্রথমে ফর্টি এমএম তো আমরা এই কাজটা প্রথমে করে নেব তো আমরা সবার প্রথমে কি করব এই ভার্টিক্যাল যেই শেষ অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিস থেকে হরাইজন্টাল ডাইরেকশানে লেফট সাইডে সবার প্রথমে যাবো একশো আঠেরো এমএম তো আমরা এরকম একটা লাইন পাবো তো নেক্সট আমরা কি করব না যেখান থেকে একশো আঠেরো এমএমটা mm শুরু করলাম সেখান থেকে ওপরে উঠব সিক্সটিন এমএম mm। তো আমরা অলরেডি প্রোজেকশান লাইনটা ড্র করেই ফেলেছি তো সেহেতু আমাদের ড্র করতে অসুবিধা হচ্ছে না তো নেক্সট আমরা কি করব না এই হরাইজন্টাল লাইনটা যেখানে শেষ হচ্ছে অর্থাৎ একশো আঠেরো এমএম mm যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা ভার্টিক্যাল ডাইরেকশানে উঠব ফর্টি এমএম তো নেক্সট আমরা যেহেতু এটার উইথ জানি ফর্টি এইট এমএম সুতরাং এটার হাফ অর্থাৎ টোয়েন্টি ফোর এমএম যদি আমরা এই ভার্টিক্যাল লাইনটা থেকে যদি টোয়েন্টি ফোর এমএম রাইট সাইডে আসি তাহলে আমরা এই সেন্টার পয়েন্টটা পেয়ে যাব তো আমরা কি করছি ফর্টি এমএম mm ওপরে ওঠার পরে রাইট সাইডে আসছি টোয়েন্টি ফোর এমএম তার ফলে আমরা কি পেলাম না এটার সেন্টার লাইনটা পেয়ে গেলাম নেক্সট আমরা কি করব এই সেন্টার লাইনটা থেকে টোয়েন্টি ফোর এমএম রেডিয়াস নিয়ে এই হাফসের এই হাফ সার্কেলটাকে ড্র করে ফেলবো এই হাফ সার্কেলটাকে ড্র করার পরে আমরা কি করব আবার ঠিক সেই সেন্টারটা থেকেই এই ছোট সার্কেলটাকে ড্র করব সেটার ডায়ামিটার আছে টোয়েন্টি এমএম mm, সুতরাং আমরা সেন্টার থেকে টেন এমএম রেডিয়াস নিয়ে ছোট সার্কেলটাকে ড্র করে ফেলবো তো নেক্সট আমরা কি করব না আমাদের এই হাফ সার্কেলটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে নিচের দিকে কতটা নামবো না ও এই সেন্টারটা হাফ সার্কেলের সেন্টারটার লেন্থ হাইট কত আছে ফর্টি এমএম mm। তো এই ফর্টি এমএম mm থেকে যদি আমরা এই সিক্সটিন এমএমটা mm বাদ দিই তাহলে আমরা এই লেন্থটা কত পাবো এই হাইটটা পাবো হচ্ছে টোয়েন্টি ফোর এমএম অর্থাৎ আমাদের এই হাফ সার্কেলটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা নিচের দিকে নামবো twenty four mm twenty four mm নামার পরে আমরা এই রিমেইনিং পার্টটা সেভেন্টি এম এর পাবো অর্থাৎ এই one eighteen mm minus forty eight mm তো এই বাকি যেই রিমেইনিং পার্টটা থাকবে অর্থাৎ এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হবে সেভেন্টি এম এর তো আলটিমেটলি আমরা এরকম একটা ফিগার পেলাম এবার এই ফিগারটাকে যদি আমরা আরও একটু কেয়ারফুলি দেখি তো আমরা আবার ঠিক সেম ওয়েতে সাইড ভিউয়ের মতন করেই এই ক্যাপসুল যেই শেপটা আছে সেটাকে আমরা দেখতে পাবো তো ওই শেপটাকে হিডেন অবস্থায় দেখতে পাবো যেহেতু আমরা এই ফ্রন্ট থেকে এটাকে দেখতে পাচ্ছি না ওটা হিডেন অবস্থায় আছে সুতরাং আমরা এই বেস প্লেটটার ওপরে ওটাকে হিডেন লাইন দিয়ে দেখাবো তো ওই শেপটাকে ড্র করার আগে আমরা সবার প্রথমে কি করব না যেই প্রজেকশান লাইনগুলো ড্র করেছিলাম সেই প্রজেকশান লাইনগুলোকে ইরেস করব আর এই সার্কুলার শেপটার ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডাইরেকশানে দুখানা সেন্টার লাইন ড্র করে নেবো তো নেক্সট আমরা এই ফিগারটার দিকে দেখলে কি দেখতে পাচ্ছি না এই যে ভার্টিক্যাল ডাইরেকশানে যেই সেন্টার লাইনটা নেমেছে এই হলো সার্কুলার শেপটা থেকে সেই সেন্টার লাইনটা থেকে এই ক্যাপসুল টাইপ যেই শেপটা আছে সেটার এই ফার্স্টের হাফ সার্কেলটার সেন্টার লাইন পর্যন্ত যেই ডিস্টেন্সটা সেটা আছে ফর্টি এইট এমএম তো আমরা কি করব আমরা এই যে ভার্টিক্যাল ডাইরেকশানে সেন্টার লাইনটা ড্র করেছি সেই সেন্টার লাইনটা থেকে ফর্টি এইট এমএম রাইট সাইডে আসবো ফর্টি এইট এমএম রাইট সাইডে এলে আমরা এই ক্যাপসুল টাইপ শেপটার ফার্স্ট হাফ সার্কেলটার সেন্টার লাইনটাকে ড্র করতে পারবো তো আমরা এই সেন্টার লাইনটা থেকে সবার প্রথমে রাইট সাইডে ফর্টি এইট এমএম অর্থাৎ এই ডিস্টেন্সটা আসবো এসে আমরা একটা সেন্টার লাইন ড্র করবো তো আমি একটা কাজ করছি কি এই সেন্টার লাইনটা থেকে একটা প্রজেকশান লাইন ড্র করছি তোমরাও প্রয়োজনে ড্র করতে পারো হালকা করে যাতে পরে মুছে নিতে সুবিধা হয় তো রাইট সাইডে আমরা কতটা যাচ্ছি না ফর্টি এইট এমএম যাচ্ছি ফর্টি এইট এমএম যদি যাই তাহলে আমরা যেখানে ফর্টি এইট এমএমটা শেষ হচ্ছে সেখান থেকে আমরা একটা সেন্টার লাইন ড্র করতে পারবো সেন্টার লাইনটা ড্র করার পরে আমি ওই প্রজেক্টেড বা প্রজেকশান লাইনটাকে ইরেস করে দিলাম তো নেক্সট আমরা আবার কি দেখতে পাচ্ছি না এই সেন্টার লাইনটা থেকে টোয়েন্টি ফোর এমএম ছেড়ে আমরা রাইট সাইডে আরেকটা সেন্টার লাইন ড্র করব কারণ কি না এই ক্যাপসুলটাই যেই শেপটা আছে সেটার ফার্স্ট যে হাফ সার্কেলটা আছে সেটার সেন্টার লাইন থেকে এই প্রথম সেন্টার লাইনটার ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর এমএম আছে তো আমরা এই সেন্টার লাইনটা থেকে টোয়েন্টি ফোর এমএম ছেড়ে আরেকটা সেন্টার লাইন ড্র করবো তো এই দুটো সেন্টার লাইন ড্র করার পরে আমরা কি দেখতে পাচ্ছি এই ক্যাপসুল টাইপ শেপটার থিকনেস কত আছে সিক্সটিন এমএম mm. তো সিক্সটিন mm এমএমের যদি আমরা হাফ করি অর্থাৎ এইট এমএম mm পাবো তো আমরা এই ফার্স্ট যে হাফ সার্কেলটা আছে সেটার রেডিয়াসটাও আছে এইট এমএম তো আমরা এই সেন্টার থেকে এইট এমএম রেডিয়াস ধরে একটা হাফ সার্কেল টানা হয়েছে প্রথমে আবার শেষেও ওই সেন্টার থেকে এইট এমএম রেডিয়াস নিয়ে একটা হাফ সার্কেল টেনে এরকম একটা শেপ পাওয়া গেছে তো আমরা কি করব এই সেন্টার লাইনটা থেকে লেফট ফার্স্ট সেন্টার লাইনটা থেকে লেফট সাইডে এইট এম এম ছেড়ে একটা হিডেন লাইন ড্র করব আবার লাস্ট সেন্টার লাইনটা থেকে রাইট সাইডে এইট এম এম ছেড়ে একটা হিডেন লাইন ড্র করব। কারণ কি আমরা এই ফ্রন্ট থেকে এই শেপটাকে দেখতে পাচ্ছি না তো সেটা হিডেন অবস্থায় আছে যেহেতু তো হিডেন লাইন দিয়ে দেখাতে হবে তো এটা হয়ে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি না এই যে ভার্টিক্যাল শেপটা আছে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে যেই ভার্টিক্যাল শেপটা আছে সেখানে এরকম একটা পার্ট মানে হরাইজন্টাল লাইন যাচ্ছে তো এটাকে আমরা যখন সামনে থেকে দেখব এই ভেতরের যে হরাইজন্টাল লাইনটা সেটা আমরা এই জায়গাটায় দেখতে পাবো হিডেন অবস্থায় তো আমরাও কি করব না এখান থেকে একটা হিডেন লাইন ড্র করব ফর্টি এইট এমএমের তো আলটিমেটলি আমরা এরকম একটা ফ্রন্ট ভিউ পেলাম ভিডিওটা একটু লেন্দি হচ্ছে ঠিকই তবে তোমরা যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো তো অবশ্যই তোমাদের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে বলে আমি মনে করি তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো একটু কনসেন্ট্রেশনের সাথে তাহলে তোমরাই লাভবান হবে নেক্সট আমরা কি করব না এই ফ্রন্ট ভিউটার ঠিক ওপরেই টপ ভিউটাকে আঁকবো তো আমরা ফ্রন্ট ভিউতে যে কটা ভার্টিক্যাল লাইন পেয়েছি সে কটা ভার্টিক্যাল লাইনকে প্রজেকশন লাইন এর মাধ্যমে মানে ভার্টিক্যাল ডাইরেকশানে ওপর দিকে এক্সটেন্ড করবো নেক্সট কি করব এই যে সাইড ভিউটা পেয়েছি সেই সাইড ভিউয়ের ভার্টিক্যাল লাইনগুলোকে থার্ড অ্যাক্সিস পর্যন্ত এক্সটেন্ড করবো নেক্সট আমরা এই কর্নার পয়েন্ট থেকে এই প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের ওপরে কার্ভেচার ড্র করব বা হাফ সার্কেল ড্র করব তো এরকম কিছু কার্ভেচার প্রজেক্টেড করার পরে কার্ভেচারের এন্ড প্রাণগুলো মানে এন্ড পোর্শানগুলোকে আমরা লেফট সাইডে এক্সটেন্ড করব নেক্সট আমরা কি করব এই যে সেন্টার লাইনটা এই সেন্টার লাইনটা যে ওপর দিকে উঠছে এবং এখানে যেই সেন্টার লাইনটা আছে এই দুটো সেন্টার লাইনটাকে অন্য একটা কালি দিয়ে মার্কিং করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এবার যেহেতু আমরা ফ্রন্ট এই টপ ভিউটা আঁকবো তো ওপর থেকে দেখলে আমরা কি দেখতে পাবো এরকম একটা প্রথমে রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো forty eight mm by twelve এমএমের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ লেফট সাইডে আর রাইট সাইডে দেখতে পাবো সবার প্রথমে তো সেই দুটো রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা এঁকে নেব তো সেই দুটো রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা কোথায় দেখতে পাবো না এই পজিশানটায় দেখতে পাবো একটা এই লেফট সাইডে দেখতে পাবো আরেকটা এই রাইট সাইডে দেখতে পাবো নেক্সট আউটার পার্টটা আমরা এই পজিশানে দেখতে পাবো নেক্সট আমরা কি দেখতে পাবো না এই পোর্শানটাকে দেখতে পাবো অর্থাৎ এই পোর্শানটা forty four mm by forty eight এমএমের একটা শেপ দেখতে পাবো একইভাবে নিচের দিকে ওই ফর্টি এইট অবধি লাইনটাকে এক্সটেন্ড করব নেক্সট আমরা এই সেন্টার পয়েন্ট থেকে টোয়েন্টি টু এমএমের একটা হাফ সার্কেল ড্র করব এরপরে আমি যেই প্রজেকশন লাইনগুলো টেনেছিলাম সেগুলোকে ইরেস করে দিচ্ছি তাহলে ছবিটা অনেক ক্লিয়ার হয়ে যাবে বুঝতে সুবিধা হবে নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি না এই যে সেন্টার লাইনটা অর্থাৎ এই সেন্টার লাইনটা যে ওপরে এক্সটেন্ড হয়েছে আর এই সেন্টার লাইনটা যে এখানে গিয়ে কানেক্টেড হয়েছে এই সেন্টার থেকে আমরা কি করব যেহেতু এটার থিকনেস সিক্সটিন এমএম সুতরাং এটার হাফ অর্থাৎ এইট এমএম mm, তো এই সেন্টার থেকে এইট এমএম রেডিয়াস নিয়ে আমরা একটা লেফট সাইডে হাফ সার্কেল ড্র করব আবার এইট এমএম mm নিয়ে রাইট সাইডে হাফ সার্কেল ড্র করব এরপরে এই হাফ সার্কেল দুটোকে হাফ সার্কেলের এন্ড দুটোকে এক্সটেন্ড করে দেবো তো এরপরে বাকি যে সমস্ত প্রজেকশন লাইনগুলো আছে সব কটাকে ইরেজ করে দেবো নেক্সট আমরা যদি এটাকে টপ থেকে দেখি তো আমরা এই ভেতরের যেই হলো সার্কুলার শেপগুলো সেগুলোকে দেখতে পাচ্ছি না তো সেগুলোকেও আমাদের হিডেন লাইন দিয়ে দেখাতে হবে তো সবার প্রথমে এই সেন্টার লাইনটাকে এক্সটেন্ড করতে হবে দিয়ে এই সেন্টার লাইন থেকে লেফট সাইডের টেন এমএম এবং রাইট সাইডে টেন এমএম নিয়ে দুখানা হিডেন লাইন ড্র করতে হবে যেহেতু এই হলো সার্কুলার শেপটার ডায়ামিটার আছে টোয়েন্টি এমএম mm। একইভাবে এই ক্যাপসুল টাইপ যেই শেপটা আছে সেটারও দুখানা সেন্টার লাইন ড্র করতে হবে আর কি করব আমরা হরাইজন্টাল ডাইরেকশানেও এই শেপটার মধ্যে একটা সেন্টার লাইন ড্র করব তো এখানেই আমাদের টপ ভিউটা শেষ হচ্ছে নেক্সট আমরা কি করব থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রোজেকশানের সিম্বলটা ড্র করব তার জন্য আমাদের দুখানা সার্কেল ড্র করতে হবে এবং সেখান থেকে একটা ট্যাপার্ট সেকশন ড্র করতে হবে সিম্বলটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব শেষে ডাইমেনশানগুলো দিয়ে দেবো এবং এটার নিচে লিখব ফ্রন্ট ভিউ এটার নিচে লিখব মানে এটার নিচে লিখব টপ ভিউ এটার নিচে লিখব ফ্রন্ট ভিউ এবং এটার নিচে লিখব সাইড ভিউ তো এরপরে আমরা কি করব না হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাক্সিসগুলোকে ইরেস করে দেবো তো আলটিমেটলি এই ফিগারটার থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশান আঁকা এখানেই শেষ হলো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদেরকে হেল্প করবে এবং শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে যখন যখন আমি ভিডিও বানাবো তার নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে that's all for the day thank you thanks for watching